চলতে লেগে নাকি চলছে তো ভালো ওই পিঠ ভাল যা দেখা যায় আল্লাহ আকবর করা সম্ভব নয় আমি করবো না